হজরত জাবের বলেন আমার বাবা আবদুল্লাহ উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন জোর বলুন সুবাহার আল্লাহ শাহাদত বরণ করেছেন রাসলের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এর চেয়ে সৌভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে হতে পারে না হজরত জাবের বলেন আমায় আমি আমার বাবার চেহারা থেকে ওই ছাদরটা সরিয়ে নিলাম আবেক্ষী আমি কান্না করলাম ওয়েন হাউনি আনহু উপস্থিত সকলে আমাকে নিষেধ করছে তুমি কেন কাঁদছ সেখানে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম উপস্থিত আছেন তুমি কেঁদো না সবাই আমাকে কাঁদতে বারণ করল ওয়ান নবী সাল্লাহ আলী ওসাল্লাম লায়নহানি কিন্তু রাসুল আমাকে নিষেধ করতেছে না ফাজা আলাত আম্মাতি ফাতিমাতু তাবেকি আমার শাসিন ফাতেমাও অনেক কান্না করতেছে ফকল নবী সাল্লাহ ওসাল্লাম এবার আমার নবী মহিলার কান্নার আওয়াজ শুনে বলতেছে তবে কি না ওয়ালা তবে কি না তার জন্য তোমরা ও কি না ও কি মা ফেরাস্তা জগৎ তুজিল্লুহু বি আজনি হাতিহা থাকে রহমতের ফেরাস তারা তারা ডানা দিয়ে ছায়া দিচ্ছেন হাত্তা রফা তুমু এখান থেকে তোমরা না উঠানো পর্যন্ত রহমতের ফেরাস তারা তাকে দানা দিয়ে ছায়া দিচ্ছে সুতরাং তোমরা কাঁদলেও কিছু আসা যায় না না কাঁদলেও কিছু আসা যায় না মৃত ব্যক্তির আমল হলো বড় মৃত ব্যক্তির আমল হলো বড় ইমানের সাথে মৃত্যুবরণ করা সবচেয়ে বড় কামিয়াবি সবচেয়ে বড় সফলতা যদি ইমান নিয়ে মরতে পারি যদি আমরা ইমানের উপর যদি আমাদের মৃত্যু হয় তাহলে কেউ কাঁদুক আর না কাঁদুক কোনো সমস্যা নাই মানুষ তার আমল নিয়ে মানুষ তার ইমান নিয়ে আল্লাহ রব্বুল আলমে তাকে শান্তির ব্যবস্থা করবেন জোরে বলুন আল্লাহ আমার আসলে স্পষ্ট করে বললেন এভাবে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে স্মরণ করে কান্না করা চোখের ফানি ফেলা এটা জায়েজ আছে কি নাই আমি সরাসরি হাদিস থেকে বলতেছি বহারে শরীফের এগারোশো চুয়াত্তর নম্বর হাদিস আন আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনস বিন মালিক থেকে বর্ণিত কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসুল একদিন হঠাৎ করে বলতেছে আহাজার রায়া জাইদু বনু হারেসা মোতার যুদ্ধে আমার কলেজা টুকরা জায়েদ আমি তাকে সেনাপতি বানিয়েছিলাম তার হাতের ভিতরে মোতার যুদ্ধের মধ্যে পতাকা ছিল ফাউসিবা সেই কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেল সুম্মা আহাজাহা জাফর এরপরে আমার চাচাতো ভাই জাফর বিনি আবি তলেব ওই জান্ডা হাতে নিলেন বা এরপরও আমার কলেজার টুকরা সাসাতো ভাই জাফর শহীদ হয়ে গেলেন সুম্মা আখাজাহাম আবদুল্লাহি বুনুরাওয়াহা এরপর আবদুল্লাহ বুনুরাওয়াহা ওই জান্দা হাতে নিয়ে আবার যুদ্ধ শুরু করলেন ফাউসিবা আমার প্রাণের সাহাবি আবদুল্লাহ বিন রাওয়াহাও সেও শহীদ হয়ে গেল ওয়াইন্না আইনাই রাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাজরাইফান আমার রাসূল যখন তাদের কথা বলতেছিল আমার রাসূলের দুই চোখ বে চোখের পানি পড়তেছিল আমার রাসুলের দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে সাহাবা একরাম বলতেছে আমার রাসুলের মনের মধ্যে মনে পড়লো যাই দেবিন হারেসার শাহাদতের কথা এবং জাফর বিন আবি তহরিবের শাহাদতের কথা আবদুল্লা বিন রাওয়াহাব শহীদ হওয়ার কথা স্মরণ হলো আমার রাসুল চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে সুম্মা আহাজাহা এবার আমার রাসুল বলতেছে সুম্মা আহাজাহা খালিদ খালিদ বুল ওয়ালিদি মিন গাইরি ইমরাতিন আমার প্রাণের সাহাবি হজরত খালিদ ইবনুল ওয়ালিদ সেই দৌড়ে গিয়ে আমার পরামর্শ না নিয়ে ওই জান্ডা হাতে নিলেন আর যুদ্ধ করতে করতে মোতার যুদ্ধকে জয় করে ফেললেন জোর বলুন সোবাহান্লাহ আমার রাসুল বললেন খালেদ ইবনুল ওয়ালিদ সেই দিন আমার পরামর্শ ছাড়া ওই জান্ডা হাতে নিয়ে যুদ্ধ করে আমাদেরকে বিজয় দান করেছিলেন জোর বলুন সোবাহান্লাহ তখন আমার রাসুল খালেদ ইবনুল ওলিদের সেই যুদ্ধ জয়ের কথা স্মৃতিচারণ করে আমার রাসুলের অন্তরকে সান্ত্বনা দিয়েছিলেন এখান থেকে বোঝা গেল আপনার বাবা মারা গেছে মা মারা গেছে তাদের কথা স্মরণ করে যদি আপনি চোখের পানি পেলেন এতে কোনো গুণা নাই এগারোশো পঁচাত্তর নম্বর হাদিস আব্বাস বলেন একজন সাহাবি অসুস্থ ছিলেন আমার রাসুল দিনের বেলায় রাতের বেলায় ওই সাহাবির কোচ নিতেন ওই সাহাবিকে দেখতে যেতেন ওই সাহাবির সেবা করতেন আমার রাসুল হঠাৎ করে ফামা তাবিল্লাই ওই সাহাবি রাত্রিবেলায় মারা গেল ফাদা ফানু হুলাইলান ওই সাহাবি মারা যাওয়ার পরে অন্যান্য সাহাবিরা রাতের ভিতরে তাকে দাফন করে ফেলেছে ফালাম্মা আসবাহাব যখন সকাল হলো আখবারুহু সকলে সংবাদ দিল যেই অমুক সাহাবি যাকে আমার নবী সেবা করতেন দেখতে যেতেন খোঁজখবর নিতেন ওই সাহাবি এন্তেকাল করেছেন রাতের ভিতরে তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছে আমার রাসুল শুনে মনের মধ্যে ব্যথা পেলেন বলেন আমাকে জানাতে তোমাদেরকে কিসে বাধা দিল কেন আমাকে জানালে না আমার যা টুকরা সাহাবি মারা গিয়েছে আমি তার সেবা করতাম দিনের বেলায় দেখতে যেতাম রাতের বেলায় দেখতে যেতাম রাত্রে বেলায় সেই মরে গেল তোমরা আমাকে কেন জানালে না আমার রাসুল খুবই বেত ব্যথা পেলেন হাদিসের ভিতরে লেখেন তারা বলেন কল আমাদেরকে ক্ষমা করবেন রাত্রে ছিল বেশি গভীর অন্ধকার ছিল ভীষণ আপনার কষ্ট হবে আপনার কাঁচাগুন কাঁচাগুন ভেঙে যাবে আসতে আপনার কষ্ট হবে এই কথা ভেবে আপনাকে সংবাদ না দিয়ে আমরা আমরাই দাফন সেরে ফেলেছি আমার রাসুল তাড়াতাড়ি আর সহ্য করতে পারলেন না ফাতা কবরাহ ওই সাহাবির কবরের পাশে গেলেন ফাসল্লা আলাইহি আমার নবী ওই কবরের পাশে দাঁড়ায়া আমার নবী নিজে নিজে আবার জাহাজান নামাজ পড়ে দিলেন জোর বলুন না সবহান আল্লাহ একজন সাথীর প্রতি একজন সাহাবির প্রতি আমার নবীর এই ভালোবাসা ছিল জোর বলুন না সবহান আল্লাহ এগারোশো ছিয়াত্তর নম্বর হাদিস বহারে শরীফ কিতাবুল জানায়েস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিনান নাসি মিন মুসলিমিন ইয়াতাওয়াফা লাহু সালাসুন লাম ইয়াবলুগুল হুমসা ইল্লা আদখালাহুল জান্নাহ বিফাজিল রাহমাতিহি ইয়াহু আমার নবী বলেন কোন ব্যক্তির তিনজন নাবালিক ছেলে যদি মারা যায় ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবেন জোরে বলুন সুবাহান আল্লাহ হজরত আবু সাইদ খুদরি থেকে হাদিস বর্ণিত একদিন মহিলারা বলতেছে ইয়া রসুল আল্লাহ শুধু সাহাবিদেরকে ওয়াশ করেন আমরা মহিলাদেরকে একটু ওয়াশ করেন এই যে আল্লাহ না ইয়মান একটা দিন নির্ধারিত করে আমরা মহিলা সাহাবিদেরকে একদিন ওয়াশ করেন তখন আমার রসুল একদিন ঠিক করে পর্দার ভিতর থেকে মহিলাদেরকে ওয়াশ করতেছেন জোর বলুন সোহান আল্লাহ এগুলো আমাদের সমাজ এখন নেই আগে দেখতাম বাড়ির মধ্যে হুজুরকে এনে রাত্রিবেলায় এশারের নামাজের পরে হ্যাঁ মহিলাদেরকে বসাই পর্দার ভিতর থেকে মাসলা মশলা বয়ান করা হতো বিভিন্ন ওয়াশ করা হতো মহিলাদেরকে পর্দার কথা বলা হতো এই জন্য এখনও গঞ্জে মহিলারা তারা অনেক ভালো জোর বলুন সুবাহান আল্লাহ রাবিয়া বছরই দেখতে গেলে আপনাকে গ্রামে যেতে হবে শহরের মধ্যে আছে আলহামদুলিল্লাহ অনেক লেখার মেয়ে আছে কিন্তু আমরা যদি বাড়ি বাড়ি যদি মহিলাদেরকে পর্দা বিদ্যুৎ থেকে ওয়াজের যদি ব্যবস্থা হতো আমাদের মা বোনেরা স্বামীর প্রতি শ্রদ্ধা স্বামীর প্রতি ভালোবাসা শ্বশুর শাশুড়ির প্রতি তাদের যে হক ঘরের ছেলে মেয়ের কী দায়িত্ব রয়েছে কি অধিকার রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমী তাদের জন্য কি কি সুসংবাদ দিয়েছেন এই সমস্ত ওয়াজগুলো আমাদের দরকার আছে না নাই আছে কিন্তু আমরা এগুলো করতেছি না এই জন্য আজকে স্বামীর কথা স্ত্রী শোনে না স্ত্রীর কথা স্বামী শোনে না ছেলে বাবার কথা শোনে না মেয়ে মার কথা শোনে না ঠিক কেনা বলুন তো এই হাদিসের মধ্যে ওইটা এসেছে যে আমার নবী পর্দার ভিতর থেকে পাওয়া আজা আজাহুন না মহিলাদেরকে ওয়াশ করতেছেন ফাওয়া আজাহুন্না ওয়াজ করতেছেন অকল আইয়ুমা ইমরাতিন মা তালাহা সালাসা মিনাল ওয়ালাক আমার রাসুল বললেন যে তোমাদের যদি কারো তিনটা সন্তান যদি মৃত্যুবরণ করে কানো হিজা বা মিনান্নার ওই সন্তানগুলো তোমাদের জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে বলুন সোহান এই ওয়াজের মধ্যে হাদিসটি বলেছিলেন আন আনসবিনী মালিক হজরত আনসবিনী মালিক থেকে হাদিস কল আমার কলামার রান্নাবী সাল্লাহ সাল্লাম রসুল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বি ইমরাতিন ইন্দা কবরিন দেখতেছে একজন মেয়ে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাবে কি কানতেছে ফাকলাম আমার রাসুল ওই মহিলাকে বললেন ইত্তাকিল্লাহা হে মেয়ে কবরের পাশে এসে কানতেছ আল্লাহকে বই করো কারণ মহিলার কবরস্থানে যাওয়াটা ঠিক না ঠিক কিনা বলো মহিলারা কোথায় যাওয়া ঠিক না কবরস্থানে যাওয়া ঠিক না আর তুমি মহিলা হয়ে কবরস্থানে এসেছো আবার কান্না করতেছ আমার রাসুল ওই মহিলাকে বললেন ইত্তাকিল্লাহা বোহারে শরীফের হাদিস ও মেয়েকে বললেন আল্লাহকে বই করো আল্লাহকে বই করো কোন মেয়ে কবরের পাশে এটে তুমি কান্নাকাটি করো না ওয়াসবিরি ওয়াসবিরি একদম তুমি ধৈর্য ধারণ করো বাড়ি চলে যাও ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে বই করো আমার রাসুল ওই মহিলাকে সান্ত্বনা দিলেন আল্লাহ ভয়ের কথা স্মরণ করিয়ে দিলেন একটা মশালা একজন মুর্দাকে আপনি স্পর্শ করেন ওই মুর্দাকে কাপড় লাগাই দিলেন উজু ভেঙে যাবে কিনা বহার শরীফের সাতশত একানব্বই নম্বর অনুচ্ছেদে হান্নাতা ইবনে অমর ইবনে অমর একজন মুর্দাকে সুগন্ধি লাগিয়ে দিলেন ইবিনাল্লি সাঈদ সেটি ছিল সাঈদের একজন সন্তান সাঈদ ইবিনে জাইদের ও হামালাহ ইবিনে অমর আতুর লাগিয়ে কাঁধে বহন করে নিয়ে গেলেন ওয়াসাল্লাহ এবং নামাজ আদায় করলেন ওয়ালাম মিয়াতা অজ্জা নতুন করে উজু করে উজু করে নেই বলুন সুবাহান আল্লাহ তাহলে মুর্দাকে কাপড় লাগাই দিলে মুর্দাকে এই আপনার সুগন্ধি লাগাই দিলে কাপড় দিলে হাতে স্পর্শ করলে উজু ভাঙবে না উজু কি ভাঙবে না যদি আপনি আগে উজু করে থাকেন কল ইবিন আব্বাস ইবিন আব্বাস বলেন আল মুসলিম একজন মুসলমান জীবিত অবস্থায়ও পাক থাকে আর মৃত অবস্থায়ও পাক পবিত্র থাকে ওই জন্য কোনো মুসলমানের গায়ে হাত লাগাইলে উজু ভাঙার কোনো কি নাই কারণ নাই অনুরূপভাবে আপনি উজু করেছেন নামাজ পড়তে বের হবেন আপনার স্ত্রীর গায়ের সাথে আপনার হাত লেগেছে উজু ভেঙে যাবে উজু ভাঙবে না ওয়াকাল সাঈদ সাঈদ বললেন লাউকানা নাজিসান মা মাসিস্তুহু এই যদি মুর্দার যদি না পাক হতো তাহলে তো আমি মুর্দার গায়ে হাত দিতাম না ওয়াকালেন নবী সাল্লাহ সাল্লাম আমার নবী বলেন আল মুমিন একজন মুমিনের অনেক দাম একজন মোমেন জীবিত অবস্থায় পবিত্র মৃত অবস্থায় পবিত্র লায়ানজাস মৌমিনেরা কখনো নাপাক থাকে না মৌমিনরা সবসময় পবিত্র থাকে এর জন্য মোমিনের গায়ে হাত স্পর্শ হলে কখনো উজু ভাঙে না জোর বলুন না সোবাহান আল্লাহ উম্মা আতিয়া আনসারিয়া থেকে হাদিস বর্ণিত আমি অর্থটা বলে দিচ্ছি আমার নবীর মেয়ে জাইনাব ইন্তেকাল করলেন আমার রাসুল বারবার তাকিদ দিয়ে বলতেছেন আমার মেয়ে জাইনাবকে তোমরা তিনবার পাঁচবার সাতবার করে পানি মারো সুন্দর করে দৌত করো আমার রাসুল মৃত লাশকে দোয়ার পথে বেশি তাকিদ দিয়েছেন আমার রাসুল বলেন আমার মেয়েকে তোমরা ভালোভাবে দৌত করো প্রয়োজনে সাতবার করে পানি মারো পরিজনে ওয়াজা আল্লাফিল আখিরাতে কাফুর শেষবারে তোমরা কাফুরের পানি দিয়ে ধুয়ে ফেলবে যাতে আমার মেয়ের শরীর থেকে সুগন্ধি বের হয় সাই আমিন কাফুর অথবা পানির মধ্যে কাপড় দিয়ে তোমরা শেষবারে গোসল দিয়ে দিবে আর গোসল শেষ হলে তোমরা আমাকে বলবে ভিতর থেকে মহিলারা বললো ইয়া রসুল আল্লাহ আপনার মেয়ে জাইনাবের গোসল দেওয়া শেষ হয়ে গেছে আমার রসুলের গায়ে যে সাদর ছিল ওই সাদর নিজের গায়ে থেকে খুলে ও মহিলাদেরকে বললেন আমার শরীরের এই সাদরটা আমার মেয়ের জাইনবকে কাপড় হিসেবে পরিয়ে দাও জোরে বলব আল্লাহ আমার রাসুল মেয়ের প্রতি কি সম্মান দেখিয়েছেন নিজের গায়ের সাদর মেয়েকে এই আপনার কাপন হিসেবে দিতে বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমী সে আমাদের মেয়ের প্রতি সেই সম্মান ইজ্জত ভালোবাসা আল্লাহ রব্বুল্লা আলমিন দেখবার তৌফিক দান করুন জোর বলুন আমিন আছে আমার মেয়েকে তোমরা খবরদার বাম পাশ থেকে দুবে না ডাম পাশ থেকে দুবে বিমিয়ামিনহা ওমা ওমা ওয়াদি আল উজু ইমিনহা আমার মেয়ের উজুর জায়গা থেকে পানি ডালা শুরু করবে আমার মেয়েকে তোমরা ডান পাশ থেকে দৌত করবে আমার রাসুল বাহির থেকে বস বলতেছে ভিতরে মেয়েরা আমার মেয়েকে তোমরা দৌতে করতেছ খবরদার বাম পাশ থেকে পানি ডালবা না আমার মেয়ে ডান পাশ থেকে পানি ডালো উজুর স্থান থেকে পানি ডালা শুরু করো আমার মেয়েকে তোমরা বারবার করে পানি দিয়ে দৌত করো আমার রাসুল মেয়ের প্রতি কি মোহাব্বত কি ভালোবাসা বাহির থেকে শুধু বলতেছে চিল্লাই চিল্লাইয়া জোরে বলুন না সবাহান আল্লাহ বহার শরীফের হাদিস উম্মা আতিয়া উনি বলেন আমি রসুলের মেয়ে জাইনাবকে দৌত করার সেই সৌভাগ্য আমি লাভ করেছি জোর বলুন না সোবাহান আল্লাহ উনি বলেন রসুলের মেয়ে জাইনাবকে চুলের মধ্যে তিনটা বিনোট করে দিয়েছি কয়টা বিনোট তিনটা বিনোট করে দিয়েছি একটা সামনে দুইটা পিছনে বিনোট করে গোলা ইজারের উপর রেখে দিয়েছি ইভিনে সিরিন বলেন মহিলাদের সুরের মধ্যে বিনোট করা এটা জরুরি না সুর কোলা রাখলেও কোনো অসুবিধা নাই সময় থাকলে বিনোট করে দিলে হাদিসের সাথে সুন্নত পালন হয় জোর বলুন না সব হার এগুলো আমাদের মা বোনদেরকে বলে দিবেন